সম্মানিত শিক্ষক মন্ডলী অনলাইনে শিক্ষক বদলির পাইলট প্রজেক্ট শুরু হয়েছে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শেষ পর্যন্ত ধন্যবাদ যে শিক্ষক লগ করবেন তার ই প্রাইমারি সিস্টেমের পিন নাম্বার দিয়ে পিন নাম্বার এবং তার ই প্রাইমারি সিস্টেমে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই দুইটা মোবাইল নাম তার মোবাইল নাম্বার ওই দোনোটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রাইমারি সিস্টেমের টিচার পিন নাম্বার এবং ই যে কোনো মোবাইল নাম্বার দিলে হবে না ই প্রাইমারিতে এই সিস্টেমে ওই শিক্ষকের যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেইটাই শুধুমাত্র এখানে দিলে দেন এটা অ্যালাউ করবে লগ ইন করতে তো লগ ইন করার পরে প্রথম স্ক্রিনটা হচ্ছে এইটা যেখানে আসলে উপরে রেড মার্কে আপনাকে দেখাবে যে বদলি আবেদন করার সময়সীমা কতদিন আছে যখন এই বদলি আবেদনের ব্যাপারটা বিভিন্ন সেশনে সেশনে অন করা হবে ডিপি থেকে অথবা এমওপি থেকে মিনিস্ট্রি থেকে যখন ডিসিশন হবে যে হ্যাঁ আমরা পনেরো দিনের জন্য বদলি আবেদন অথবা এক মাস যেটাই হোক এটা আমি জাস্ট এমনি বলছি যে এক মাস অথবা দুই মাস যেটাই বলি যে এই আচ্ছা। কয়দিনের জন্য আবেদন মে সময়সীমা ওপেন করা হলো তো তখন লগ ইন করলে দেখা যাবে যে এখানে বদলি আবেদনের সময়সীমা কতদিন আর বাকি আছে তো এটা দেখাতে থাকে তো এখন লগ ইন আমরা লগ ইন করলাম ড্যাশবোর্ডে মূল পাতায় আসলাম এখানে আসলে আমাদের একটু ভেরিফাই যাচাই করে নেওয়াটা খুবই জরুরি যে আসলে কি আমার নাম ঠিক আছে কিনা আমার বিদ্যালয়ের ঠিক আছে কিনা আমার পদবি ঠিক আছে কিনা যোগদানের তারিখ কিংবা বর্ত ঠিকানা সব কি ঠিক আছে কিনা এইগুলো যদি ঠিক না থেকে থাকে তাহলে অবশ্যই আমরা আমাদের প্রাইম ই প্রাইমারি সিস্টেম থেকে এই এই ইনফরমেশনগুলো ঠিক করে নিব আমরা এই জন্য যা যা করা লাগে হাবিব ভাইরা শরীফ ভাইরা এটা গাইডলাইন দিবেন বাট ই প্রাইমারি সিস্টেম থেকে এইটা ঠিক করে নিতে হবে কারণ আমার যদি যোগদানের তারিখ প্রথম যোগদানের তারিখ ভুল হয়ে থাকে তাহলে আমার বদলি আবেদনে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট পড়বে যদি আমার দুই হাজার বারোর বদলে দুই হাজার আঠারো উঠে আসে তাহলে কিন্তু আমি যেই সিনিয়রিটি লেভেলটা এক্সপেক্ট করতেছি যে এই সিস্টেমটা যখন আবেদন হবে এই সিস্টেমটা নিজে নিজে কালেক্ট করতে ইনফরমেশনের উপরে আপনাদের স্কোর প্রদান করবে আপনার আবেদনের কে গুরুত্ব পাবে কে গুরুত্ব পাবে না পাবে না এইটা অটোমেটিকলি ক্যালকুলেট করবে এই সিস্টেমটা সো এর জন্য এই ডাটাগুলো খুবই জরুরি যে আমরা ই প্রাইমারি সিস্টেমের থেকে এই ডাটাগুলো ভেরিফাই করে নিচ্ছি সো এটাই ছিল এই ড্যাশবোর্ডে এই প্রথমে এটা দেন আমরা বদলি আবেদনের করতে যাই হাবিব ভাই তো আমরা হচ্ছে এখানে প্রথমে যেটা করতে হবে যেহেতু আমি প্রথমবার লগ করেছি তাই আমাকে আমার স্বাক্ষর আপলোড করতে হবে কারণ বদলি আবেদন করার জন্য আমার স্বাক্ষরটা খুব দরকার না আমরা আমরা যাই ওটা অটোমেটিকলি চাপে আচ্ছা যদি আমি স্বাক্ষর আপলোড নাও করি এখান থেকে আমাদের অনেকগুলো আবেদন ধরন আছে বাট আমরা এখন শুধুমাত্র এক একই উপজেলা বা থানায় বদলির জন্য আবেদনে ক্লিক করব এখানে সিস্টেম আপনাকে দেখাচ্ছে যে আপনার স্বাক্ষর পাওয়া যায়নি বদলি আবেদন করতে স্বাক্ষর আপলোড করুন তো এটাই স্বাক্ষরের পেজ যেখান থেকে আমরা আমাদের নিজের সিগনেচার আপলোড করব তো এখন এই হ্যাঁ একটু ইন্টারাপ্ট করি সিগনেচারের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে স্বাক্ষর সেই স্বাক্ষরের একটা ছবি তুলে রাখলেও হবে একটা কাগজে স্বাক্ষর করে একটা জাস্ট ছবি তুলে দিলাম দিয়ে এইখানে আমরা ওই ছবিটা পয়েন্ট করে দিলেও হবে তো এই ছবিটা অনেক বড় হতে পারে ছোট হতে পারে ওটা তো কোনো সমস্যা নাই এই সিস্টেম আসলে ওই ছবিটাকে আপনাকে এই সিস্টেম যেভাবে ছবিটা চাচ্ছে সেই অনুযায়ী ক্রপ করতে দেওয়ার মানে কাটার সুবিধা দিবে তো আমরা একটা এক্সাম্পল দেখি জি যেমন এটা হচ্ছে একটা ছবি যেটা আমি মোবাইলে মোবাইলে মানে খাতায় লিখে মোবাইলে মানে মোবাইলে তুলে এখন এই ছবিটা আমি আপলোড করছি তো এখন আমার স্বাক্ষরের যে পার্টটুকু আমার দরকার আমি সেই পার্টটুকু এখান থেকে সুন্দর করে যতটুকু লাগবে ততটুকু আমি রেখে দিয়ে বাকিটুকু আমি জমা দিলে আমার এই স্বাক্ষরটা শুধু এই জায়গাটুকুই আপলোড হবে তার মানে এটাই হচ্ছে আমার স্বাক্ষরের পেজ আচ্ছা আমার স্বাক্ষরটা ঠিকমতো আপলোড হয়েছে কিনা এটা দেখার জন্য আমি চাইলে এই বাম দিকে যে মেনু আছে আপনার স্বাক্ষর এখানে গিয়ে আমি দেখতে পারবো যদি ভুল হয় আমি চাইলে আরেকবার আপলোড করতে পারবো আচ্ছা এখন আমরা বদলির আবেদনে যাব এবং একইভাবে একই উপজেলা বা থানায় বদলির আবেদনের জন্য আপলোড করব আচ্ছা আমি যখন মানে একই উপজেলা বা থানায় বদলির আবেদনের জন্য গেলাম তখন হচ্ছে আমাকে আমার আমি যেখানে বর্তমানে কর্মরত আছি যেমন ঢাকা বিভাগের মধ্যে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলায় এবং আমার এই উপজেলায় যত যতগুলো বিদ্যালয় আছে যাদের পদ আছে সেই সমস্ত বিদ্যালয়ের এখানে একটা তালিকা দেখাচ্ছে এবং এই তালিকাটা দেখাচ্ছে শূন্য পদের উপর ভিত্তি করে সাজানো হয়েছে যেমন যাদের শূন্যপদ বেশি সেই স্কুলগুলো উপরে আছে যে সমস্ত স্কুলগুলো শূন্যপদ কম সেই স্কুলগুলো নিচে আছে এইখান থেকে আমরা যেটা করব আমাদের পছন্দের বিদ্যালয়গুলো আমরা চয়েস করব চয়েস মানে পছন্দ করব তিনটা সর্বোচ্চ আমি আমার পছন্দের দিতে পারবো প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ এবং তৃতীয় পছন্দ তো সেটা করার জন্য আমাদের এখানে একটা আইকন আছে প্লাস ছোট্ট একটা আইকন আছে তো আমরা যদি আইকনে ক্লিক করি এখানে আইকনে ক্লিক করলে আমার পছন্দের তালিকায় সেটা যোগ হচ্ছে নিচে এবং আমি এখান থেকে চাইলে পছন্দ করতে পারবো আবার চাইলে এটাকে মানে আমি চাইলে চাইলে এটাকে বাদ দিতে পারবো হ্যাঁ, আমি আবার ইচ্ছে করলে অন্য আরো দুইটা স্কুল বা তিনটে স্কুল আমি পছন্দ করতে পারবো এবং আমি আমার মতো করে যতক্ষণ পর্যন্ত আমার মন মতো না হচ্ছে কোন তিনটা স্কুল আমি আমার মতো করে বারবার প্লাস মাইনাস করে আমি আমার পছন্দগুলো ঠিক করতে পারবো এবং এইখানে তিনটা স্কুল পছন্দ কর আমি পছন্দ দিয়ে দিলে এখানে কিন্তু আমি আর প্লাস আইকনগুলো পাবো না এবং আমি আর দিতে পারবো তার মানে আমি সর্বোচ্চ তিনটাই দিতে পারবো আচ্ছা আর এখানে পছন্দের এক মিনিট হ্যাঁ উপরে একটু এখানে তিনটা বিদ্যালয়ই পছন্দ করতে হবে এমন না এটা হচ্ছে সর্বোচ্চ তিনটা বিদ্যালয় পর্যন্ত আবেদন করতে মানে আপনি সিলেক্ট করতে পারবেন একটাও সিলেক্ট করা যায় অথবা তিনটাও সিলেক্ট করা যায় এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে দিবেন এবং এই অনুসন্ধানের জন্য এই স্কুলগুলো এই যে নিচে উপরে আমরা যে কোনো স্কুল সার্চ করতে পারবো স্কুলের নাম দিয়েই জাস্ট লিখলেই অথবা স্কুলের বিদ্যালয় কোড যদি কারো জানা থাকে কারো স্কুলের নাম জানা থাকে যেভাবে লিখবেন এখানে ইংলিশে লিখলে এই সিস্টেমটা অটোমেটিকলি আপনাকে বাংলায় কনভার্ট করে দিবে জাস্ট এখানে কোনো রকম কিবোর্ডের দরকার হবে না সো সেই অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন এবং সিলেক্ট করতে পারবেন এই লিস্টে আমাদের এই লিস্ট লিস্টটা দশটা দশটা করে লিস্ট দেখায় হ্যাঁ ওই নিচের যে পূর্ববর্তী এই এক দুই তিন চার এইটা দিয়ে পরবর্তী দিয়ে দিয়ে আমরা ট্রাভার্স করে করে দেখতে পারবো এখানে বদলা বদলে বদলে আমরা দেখতে পারবো যে টোটাল কি পরিমাণ স্কুলে কোন কোন স্কুলটা আছে সেখান থেকে দেখে দেখে আমরা চয়েস করতে পারবো এছাড়াও বাই ডিফল্ট দশটা দেখায় যদি চান আপনি এই একশোটাও সিলেক্ট করতে পারেন যে তখন লিস্টটা আরো বড় দেখাবে যে এইখান থেকে সিলেক্ট করলেন এক ধাক্কায় দেখতে পারবেন সো এটা বিভিন্ন অপশন আছে আপনারা দেখে নিন আপনারা যখন দেখবেন বাট মুদ্রা কথা হচ্ছে মেইন কথা হচ্ছে যে উপর থেকে আপনার পছন্দ মতো স্কুল একটা অথবা তিনটা পর্যন্ত আপনি সিলেক্ট করতে পারবেন এবং সিলেক্ট করলে এটা নিচে আপনার নির্বাচিত বিদ্যালয়গুলোর যে লিস্ট সেখানে চলে আসবে যখন আমাদের প্রথম অবস্থায় সিলেকশন অনুযায়ী পছন্দ এক দুই তিন ক্রমিক আকারে আসে কিন্তু ডান পাশে যেই অ্যারো আইকনগুলো আছে এগুলো দিয়ে আপনি স্কুলগুলোর তালিকা ক্রমসংখ্যা কম বেশি করতে পারেন মানে দ্বিতীয় পছন্দকে প্রথম পছন্দ বানাতে পারেন তৃতীয় পছন্দকে আবার দ্বিতীয় পছন্দ বানাতে পারেন মানে এই অপশনগুলো আপনাকে দেওয়া হবে এখানে একটু বলে রাখি যারা উপজেলা শিক্ষা অফিসার আছেন রমিতা এবং ইউটিউবাররা আছেন এবং হেড হ্যাঁ, টিচার আছেন তারাও দেখেন এই যে স্কুলে একটু উপরে যান হাবিব ভাই এই যে স্কুলে এগেনিস্টে শূন্য পদের তালিকা আছে শূন্য পদের সংখ্যা আছে যেমন প্রথমটা দেওয়া আছে রামচন্দ্রপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এখন শূন্য পদ পাঁচটা এই স্কুলের শূন্য পদটা কিন্তু আসতেছে স্কুলের যে কর্মরত পদ এবং অনুমোদিত পদের উপর সুতরাং সেটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু ওইখানে সঠিক আসবে না এই প্রাইমারি সিস্টেম তাই আপনাদেরকে অনুরোধ করছি যারা ভ্যালুয়েশন কমপ্লিট করছেন এগুলো যাচাই করে নেবেন যে ওই স্কুলের পদ আসলে সঠিক আছে কিনা নয়তো দেখবেন সিস্টেম ভুল ভুল ডাটা নিয়ে কাজ করে আর সর্বোচ্চ তিনটা দেওয়া যাবে তার মানে একটা থেকে তিনটা যে কোনো সংখ্যা দিতে হবে ওকে প্রসিড আবির ভাই জি জি তো আমরা আমাদের পছন্দ প্যাসেঞ্জার স্কুল একটা দুইটা বা তিনটা দিলাম এরপর আমরা এরপর থেকে আমরা পরবর্তীতে যাব এইখানে আমাদের বেশ কিছু কারণ দিতে হবে যে আমি কেন বদলি হতে চাচ্ছি তার জন্য এখানে কয়েকটা কারণ আছে যেমন নদী ভাঙন বা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানা পরিবর্তন কারণে বদলি প্রতিবন্ধকতার কারণে বদলি স্বামী স্ত্রীর এরকম বেশ কয়েকটা কারণ আছে আমাদের এবং এই প্রত্যেকটা কারণের জন্য আমাদের এখানে আমি যদি কোনো একটা কারণ দিই যেমন আমি দিলাম যে এটা নদী ভাঙন অথবা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থায়ী ঠিকানার প্রতি আমি তাহলে এখানে আমাকে যেটা করতে হবে আমার আমি কেন এই কারণটা নির্বাচন করলাম তার জন্য কিছু আমাকে সংযুক্ত মানে প্রমাণক সংযুক্ত করতে হবে যেমন এখানে কিছু কাগজপত্র চাচ্ছি যেমন সহকারী কমিশনার ভূমির প্রত্যয়নপত্র এরকম পৌর মেয়র ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলের প্রত্যয়নপত্র জমির দলিল খতিয়ান এইটা এই ধরনের কিছু কাগজ আমাকে আপলোড করতে হবে তো আমরা এখানে এক বা একাধিক কাগজ আপলোড করতে পারবো ওই সিমিলারলি আমরা ছবি তুলে সেই ছবিগুলো এখানে একটা করে অ্যাটাচ করে দিতে পারবো আচ্ছা, এইখানে এখানে একটু ইয়া করি এখানে সংযুক্তি সব সংযুক্তি যে একটু ড্রপ ডাউনটা ওপেন করেন এখানে যত এই কারণের জন্য যে সকল সংযুক্তির কথা বলা হয়েছে সবগুলাই যে দিতে হবে এমন জরুরি না যেই সব সংযুক্তি আচ্ছা, আচ্ছা, আপনার আচ্ছা। আছে সেগুলো আপনি এখানে জি অনেকবার একটু একটু ইন্টারাপ্ট করি এটা আসলে এইভাবে না আপনারা টিচাররাও জানেন এবং এটিও এবং টিউ স্যাররাও টিউ সাহেবরাও জানেন এই বিষয়টা সেগুলো এই কারণগুলো আমরা জানি বদলির ক্ষেত্রে আমাদের কিছু কারণ থাকে প্রেক্ষাপট থাকে এখানে এই প্রেক্ষাপটগুলো দেওয়া আছে আপনারা জানেন যে নদী বাঙ্গনের যদি হয় তাহলে সেক্ষেত্রে বদলির একটা অগ্রাধিকারের কথা বলা আছে স্বামী স্ত্রী কর্মস্থলে বদলির ক্ষেত্রে অগ্রাধিকারের কথা বলা আছে তবে বল আপনি এখন এটা বললেই হবে না তার সাথে প্রমাণক দিতে হবে এবং প্রমাণকগুলো কিন্তু সবগুলি লাগে নদী বাঙ্গনের জন্য যদি আপনি বদলি হতে চান তাহলে নীতিমালায় যে কারণগুলো উল্লেখ করা আছে যে কাগজগুলো উল্লেখ করা আছে সবগুলো দিতে হবে আমরা একটু নিচে যাই যেমন প্রতিবন্ধিতার কারণ এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে প্রতিবন্ধিতা যদি বলেন যে আপনার প্রতিবন্ধিতার কারণে বদলি হতে চাচ্ছেন তাহলে কিন্তু সনদ দিতে হবে আমরা জানি সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক যে সনদটা সেটা এখানে আপলোড করতে হবে যদি স্বামী কর্মস্থলে বদলি হতে চায় বা স্ত্রী কর্মস্থলে বদলি হতে চায় তাহলে আমরা জানি যে সেখানে সে যে স্বামীর কর্মস্থলের একটা প্রত্যয়নপত্র দিতে হয় যে সে কোথায় চাকরি করে আমরা যদি ঠিকানায় স্বামী বাই স্থায়ী ঠিকানায় বদলি হতে চাই তাহলে কিন্তু অনেকগুলো কাগজ লাগে যেমন ইউনিয়ন সার্টিফিকেট লাগে দলিল লাগে খতিয়ান নাম্বার লাগে হোল্ডিং নাম্বার লাগে পদ পরিশোধের রসিদ লাগে সুতরাং এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু আমাকে কারণ সিলেক্ট করলে ওই কাগজগুলো কিন্তু আমাকে দিতে হবে যদি আমি কোনো একটা কাগজ না দিই তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে তো এই জন্য নীতিমালার আলোকে যে কারণগুলো সিলেক্ট করবেন তার তার বিপরীতে যে কাগজপত্রগুলো অ্যাটাচ করা অ্যাটাচ করা দরকার সেগুলো সবগুলো কিন্তু দিতে হবে তবে যে বদলি কারণটা হয় সেটা ম্যাক্সিমাম কারণ হয় যে বাড়ি থেকে স্কুলের দূরত্ব একটু বেশি বা পারিবারিক ওই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে ক্ষেত্রে অন্যান্য প্রমাণক আছে যেমন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক এর প্রমাণ তাছাড়া অন্যান্য কারণ আছে যেমন আমরা চাইলে এটা এখানে কিছু কারণ আমরা এখানে কিছু কারণ লিখে দিতে পারি এটা একটু লেখেন স্কুল থেকে স্কুল থেকে স্কুল থেকে বিদ্যালয় বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব অনেক বেশি এটি সাধারণত বেশি কারণ থাকে একটু উপজেলা অথবা পারিবারিক কারণ তো আমি আমার কারণগুলো দেওয়ার পরে এখান থেকে আবার পরবর্তীতে আমি যেতে পারি অথবা আমি চাইলে আজকে যদি আমি অর্ধেক করে রেখে দিতে চাই অথবা আমি যতটুকু করেছি আমার আবেদনের আমি চাইলে ততটুকু খসড়া সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমি আমি যতটুকু কাজ করেছি ততটুকু আমার এখানে সেভ হয়ে থাকবে এবং আমি চাইলে পরে অন্য যে কোনো এক সময় এসে বদলে আবেদনের সময়সীমার ভিতরে যে কোনো এক সময় এসে আমি চাইলে আবার এখান থেকে আবার বাকি কাজটুকু সম্পন্ন করতে পারি হ্যাঁ খসড়া করেন খসড়া করেন খসড়া সংরক্ষণ করেন এটা হচ্ছে আমি আংশিক আংশিক সেভ করলাম মানে খসড়া করলাম এখন আমি আজকে এখান থেকে বেরো চলে যেতে পারি আমি আমি কাজ করতে পারি অথবা আমি আজকে আমার ডকুমেন্ট সব নাই আমি অন্য একদিন এসে আবার করতে পারি সেখান থেকে ভাই আমি কি লগ আউট করে আবার দেখা করব লগইন করে মানে না অসুবিধা নাই মানে আমরা এখানে আবার লগ ইন করে আবার যখন আমি খসড়া করার পরে এই খসড়াটা আমার অসম্পূর্ণ আবেদনের সমূহের ভিতরে থাকবে হ্যাঁ তো আমি যে কোনো সময় আবার লগ ইন করলে এই লিস্টে এসে আমি যে অবস্থায় সেভ করে গেছিলাম সেই অবস্থা থেকে আবার ফেরত আসতে পারি আবার যান পরিবর্তন করুন চলে যান হ্যাঁ এখন আমি এখান থেকে চাইলে আমার স্কুলের আমি যে বিদ্যালয়গুলো পছন্দের তালিকা দিয়েছিলাম সেগুলো পরিবর্তন করতে পারি অথবা চাই কারণ সমূহ হ্যাঁ। দিয়েছিলাম সেই কারণসমূহ পরিবর্তন করতে পারি কারণে পরিবর্তনে যান হ্যাঁ করে ওখান থেকে পরবর্তীতে যান হ্যাঁ, আমি এখান থেকে পরবর্তীতে গেলাম এখন এখান থেকে তথ্য নিশ্চিত করুন মানে এটা হচ্ছে আমার শেষ পেজ যেখান থেকে আমি আর পরিবর্তন করতে পারবো না তো আমার হচ্ছে এখানে বারবার আমি চাইলে আমার মতো করে চেঞ্জ করে নিতে পারি যে স্কুল হ্যাঁ। স্কুলের তালিকা অথবা হ্যাঁ। আচ্ছা এখন আমি তথ্য নিশ্চিত করলাম তো তথ্য নিশ্চিত করার করা মানে হচ্ছে আসলে আমি আবেদন আমার আবেদন হয়ে গেছে এখন এটা হচ্ছে আবেদনকারীর কপি এখানে একটা লিখিত আবেদনের মতো করে একটা ফরম্যাটে দেখাচ্ছে আমার আবেদনটা আমি কোন কোন আমার নাম দেখাচ্ছে পিতার নাম আমার আমার বিস্তারিত দেখার তথ্য দেখাচ্ছি এখানে আর আমি কোথায় কোথায় যেতে চাচ্ছি প্রস্তাবিত বিদ্যালয়ের নাম ঠিকানা এখানে আমি তিনটা পছন্দ দিয়েছিলাম সেই জন্য তিনটা আসতেছে যদি কেউ একটা বা দুটো দেন তাহলে তার জন্য একটা বা দুটো আসবে এবং এখানে আমার সিগনেচার আছে যে সিগনেচার আমি আপলোড করেছিলাম এখানে এখান থেকে মোটামুটি এখন আমি জমা দিন বাটনে ক্লিক করলে আমার আবেদন জমা দেওয়া হয়ে গেল চাইলে কেউ এইখান থেকে আমি আবেদনকারী কপি প্রিন্ট বাটনে ক্লিক করে আমি প্রিন্ট করে নিতে পারি এটা আমি একটা কপি চাইলে প্রিন্ট করে নিতে পারি অথবা আমি পর পরে অন্য যে কোনো সময় এসেও এটা আবেদনকারী কপিটা আমি প্রিন্ট করি এখানে জমা দেওয়ার সময় আমাকে যেটা করতে হবে আমার যে মোবাইল নাম্বার মানে যে মোবাইল নাম্বারটা আমার ই প্রাইমারি ই প্রাইমারি ডাটাবেসে আছে সেই মোবাইল নাম্বারে আমার একটা চার সংখ্যার ওটিপি মানে একটা কোড পাঠানো হবে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে এটা দিলে আমাদের দিতে হবে সফলভাবে জমা দেওয়া এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমার টিচার পিন আর মোবাইল নাম্বার দিয়ে করলাম সেই মোবাইল নাম্বারই একটা কোড যাবে চার সংখ্যা সেই চার সংখ্যার কোডটা আমি যদি দিতে পারি ঠিক মতো এখানে এবং এটা দিয়ে আমি ওটিপি নিশ্চিত করব এবং এটা হলে আমার কাজ শেষ আপনাকে দেখাবে যে আবেদন দাখিলের রসিদ ধন্যবাদ দিয়ে আমাদের একটা ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে আবেদন এইখানে এইখানে আবেদন করার পরে এই ট্র্যাকিং আইডিটা আমরা এখানেও দরকার হলে প্রিন্ট করতে পারি এই যে প্রিন্ট বাটন চাপ দেন এই এটা প্রিন্ট করে রেখে দিতে পারি যে হ্যাঁ আমার আবেদন ট্র্যাকিং আইডি হচ্ছে এত এটা রাখা যেতে পারে ক্যান্সেল করেন বাট ইয়া হচ্ছে এই স্টেজে আপনার মোবাইলে একটা এসএমএস ও যাবে যে হ্যাঁ আপনার আবেদন সাবমিট হয়েছে আপনার ট্র্যাকিং আইডি এত তো আবার মূল পাতায় ফেরত যান পরে এই এই অবস্থা হচ্ছে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গেল এখন যে কোনো সময় যে কোনো টাইমে আপনি আবার লগ ইন করতে পারেন যে সিস্টেমে লগ ইন করে যখন বাম পাশে জমাকৃত আবেদন সমূহ এটা হচ্ছে এইখানে ক্লিক করলে যেই আবেদনগুলো অলরেডি আপনি জমা দিয়েছেন সেইটা স্ট্যাটাস দেখা যায় এখান থেকে তো আপনি সব সময় ট্রেস রাখতে পারবেন যে আপনার আবেদনটা এখন কোন স্টেজে আছে যেমন এই এই আবেদনটা এখন ওই বিদ্যালয়ের পর্যালোকের নাম হচ্ছে জুবেদা আক্তার কারণ উনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তো এই এই স্টেজে অপেক্ষমান অবস্থায় আছে আপনার আবেদনের তারিখ ছিল আজকে লাইক পঁচিশ তারিখ এবং আপনি এই বিদ্যালয়ের এই আবেদনের ধরনটা কি ছিল একই উপজেলার অথবা থানার ভিতরে আবেদন ছিল আপনার পছন্দের বিদ্যালয়ের গুলো তিনটা তালিকা কি ছিল আপনার কারণ সমূহ গুলো কি ছিল এগুলো সব এখান থেকে যে কোনো সময় লগ ইন করলে দেখতে পাবেন আপনার এবং পর্যালোচনার অবস্থাটা দেখতে পারবেন এর সাথে আপনি হ্যাঁ, হ্যাঁ, এই আবেদনের যে অ্যাপ্লিকেশন কপি যেটা ছিল যে কোনো সময় এটা প্রিন্ট করতে পারবেন হ্যাঁ যে কোনো সময় আপনি আবেদন কপিটা প্রিন্ট করতে পারবেন আপনি যদি তখন প্রিন্ট না নেন যে মানে কোনো সমস্যা নাই পরে কোনো এক সময় এসে লগ ইন করে প্রিন্ট করতে পারেন আবেদনপত্র প্রিন্ট করতে পারেন ট্র্যাকিং নাম্বারটাও আবার পরে যে কোনো সময় প্রিন্ট করতে পারবেন এটা এটা থাকলো এছাড়া আরো বিস্তারিত এটা দেখা যেতে পারে আর কি এই যে কি আপনার আবেদনটা কি ছিল কোন কোন পছন্দের স্কুল ছিল এগুলো ডিটেইল আপনি যে কোনো সময় এটা দেখতে পারবেন ট্র্যাকিং আইডি শুদ্ধ এই হচ্ছে আপনার আবেদনের অবস্থা আমার আবেদন তো হয়ে গেল আমি এখন চাইলে অন্য একদিন এসেও আবার আমার সব কিছু দিতে পারি সেটার জন্য আমি আরেকবার লগ ইন করবো আর টিচার পিন আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ছিল এটা আর মোবাইল নাম্বার হচ্ছে আমি মোবাইল নাম্বার আর টিচার পিন দিয়ে আমি আবার লগ ইন করলাম এবং লগ ইন করার পর আমি আমার বাম পাশের যে মেনু জমাকৃত আবেদন এখানে এখানে ক্লিক ক্লিক করব এবং ক্লিক করলে আমি সেই জায়গায় দেখতে পাবো যে আমার একটা আবেদন অলরেডি আছে এখানে এবং সেটা অপেক্ষমান প্রধান শিক্ষকের কাছে এবং চাইলে আমি আমার মতো আবার সবই করতে পারবো আবেদনপত্র ট্র্যাকিং নাম্বার সবই প্রিন্ট দিতে পারবো বিস্তারিত দেখতে পারবো তো এতটুকু ছিল আর কি আমাদের আজকের জন্য যে একজন শিক্ষক কীভাবে আবেদন করবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিবেন আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি তলে ক্লিক করে রাখবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ